তো গাইজ গ্যারেনা কিন্তু আমাদেরকে প্রতিনিয়ত ইভেন্ট দিয়ে যাচ্ছে আর এই জন্য কিন্তু ডায়মন্ডের আমাদের খুবই প্রয়োজন তো আমাদেরকে কিন্তু প্রায় প্রতিনিয়ত অ্যাডডপও দেওয়া হয় তো অনেকে আছি আমরা কিন্তু এই অ্যাডডপগুলি মিস করি না তারপর গাইজ অনেকেই আছো যারা কিন্তু এই অ্যাডডপগুলি নিতে পারো না যার কারণে তোমরা কিন্তু ডায়মন্ডগুলি নিতে পারো না বা তোমাদের এই স্পেশাল অফারগুলি কিন্তু তোমরা হাতছাড়া করে ফেলো তো আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা খুব ইজিলি দেখতে পাচ্ছ আমি খুব ইজিলি কিন্তু এখান থেকে অ্যাডডপটি নিয়ে নিলাম তো তোমরা কিভাবে নিজে নিজে অ্যাডডপগুলি নিবে সমস্ত আজকে ভিডিওটা তোমাদেরকে আলোচনা করবো তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবা তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু খুব ইজিলি এখান থেকে ডায়মন্ডটি টপ করে নিয়ে নিলাম মানে আমার যে অ্যাডপটি দিয়েছিল স্পেশাল অ্যাডপটি সেই অ্যাডপটি কিন্তু আমি এখান থেকে ক্লেম করে নিয়ে নিলাম তো তোমরা কিন্তু গাইস খুব ইজিলি আমার মতোই কিন্তু এভাবে টপ আপ করতে পারবে খুব সহজেই এবং বিকাশ এবং নগদের মাধ্যমে কিন্তু তোমরা পেমেন্টগুলি করতে পারবে সমস্ত তোমাদেরকে আজকে ভিডিওটা আমি তোমাদেরকে দেখে দেবো তো আমি আগে তোমাদেরকে দেখে দিচ্ছি দেখো এখানে কিন্তু যতগুলি অ্যাডপ আছে সমস্ত অ্যাডপ কিন্তু আমি টপ টপ এখান থেকে কিন্তু টপ আপ করে দিচ্ছি কোনো গাইস সমস্যা হচ্ছে না একশো কিন্তু আমি আমি এখান থেকে টপ আপ করে দিচ্ছি তো এগুলো কিন্তু প্রত্যেকটা আমার কাস্টমারের আইডি একটাও কিন্তু আমি নিজে নিজে দিচ্ছি না তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এখানে কিন্তু আমি প্রায় কয়েকটি অ্যাডপ দিয়েছি সমস্ত কিন্তু দেখো আমার কোনো প্রকার কোনো সমস্যা হয়নি তো তোমরা এখন কিভাবে নেবে এখান থেকে চলো তোমাদেরকে আমি দেখে দিচ্ছি সরাসরি মোবাইল স্ক্রিনে গিয়ে তোমাদেরকে দেখে দেবো ঠিক আছে তো যেহেতু এর মোবাইল স্ক্রিন থেকে আমরা প্রত্যেকে ব্যবহার করে থাকি তো এই জন্য তোমাদেরকে মোবাইল স্ক্রিনে দেখে দেবো পিসি থেকে দিলে তোমরা কিন্তু বুঝতে পারবে না বা দেখতে পারবে না ঠিক আছে তো গাছ প্রথমে আমরা চলে যাবো আমাদের মোবাইল স্ক্রিনে তো মোবাইল স্ক্রিনে এসে তোমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করবা তো আমি এখান থেকে ক্রোম ব্রাউজার ওপেন করতেছি তারপর গাছ এখান থেকে তোমরা সার্চ দেবা বিডি র্যান্ডম শপ তো তোমরা কিন্তু প্রত্যেকে জানো বিডি র্যান্ডম শপ বলে আমাদের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে কিন্তু প্রতিনিয়ত আমরা অনেক টপ আপ দিয়ে যাচ্ছি ঠিক আছে তো তোমাদেরকে যে টপ আপগুলো আমি দেখালাম সমস্ত কিন্তু আমার কাস্টমারের আইডি একটা কিন্তু আমি নিয়ে কোনো আইডি নয় ঠিক আছে তো আমাদের যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে তো তোমরা সরাসরি এই ওয়েবসাইটটিতে চলে আসবা ঠিক আছে তো এই ওয়েবসাইটটিতে আসার পর যেহেতু আমরা এখান থেকে অ্যাডপ নেব তো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ ফ্রি ফায়ার ইন গেম তো আমরা ফ্রি ফায়ার ইন গেমের ওপরে ক্লিক দিয়ে দেবো ফ্রি ফায়ার ইন ইন গেমের উপরে ক্লিক দেওয়ার পর তোমরা এখানে সরাসরি আমাদের কিন্তু লিস্টটি দেখতে পেয়ে যাবে মানে কত ডেমন কত টাকা তাছাড়া অ্যাডব কত টাকা উইকলি মান্থলি তাছাড়া তোমরা এখানে লেভেল আপ পাসও কিন্তু এখান থেকে নিতে পারবা ঠিক আছে খুব ইজিলি আর এখানে কতক্ষণ সময় লাগবে সমস্ত আমি তোমাদেরকে বলে দিচ্ছি ঠিক আছে তো এখান থেকে দেখতে পাচ্ছ নব্বই টাকার অ্যাডব তো অনেকে কিন্তু এখান থেকে বাই করতে পারতেছো না তো প্রথমে তোমরা এখান থেকে ফেসবুক সিলেক্ট করবা তারপর তোমাদের ফেসবুকের নাম্বার মানে তোমাদের অ্যাকাউন্টটি যে অ্যাকাউন্ট দিয়ে খোলা ফেসবুক না জিমেল সেটি দেবা তারপরে তোমরা এখান থেকে পাসওয়ার্ড দেওয়ার পর তোমরা ব্যাকআপ কোড যদি তোমাদের জিমেল আইডি হয় তাহলে অবশ্যই ব্যাকআপ কোড দিতে হয় তো ব্যাকআপ কোড কীভাবে পাবে আমি তোমাদেরকে ডিসক্রিপশানে একটা ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নিও ঠিক আছে তারপর আমরা এখান থেকে বাই নাওতে ক্লিক দেওয়ার পর তোমরা সঙ্গে সঙ্গে দেখতে পাবো আমাদের সামনে কিন্তু এখানে একটা ব্রিলিং অ্যাড্রেস দিতে বলবে মানে তোমার নাম ফোন নাম্বার আর ইমেল অ্যাড্রেস দিয়ে কিন্তু আমাদের এখান থেকে অর্ডারটি করতে হবে ঠিক আছে তো এখন এখানে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু একটা অ্যাকাউন্ট করতে হবে তার আগে তোমরা যারা এখানে অ্যাকাউন্ট করো নাই ফার্স্টে তোমরা এখানে চলে আসবে লগ ইনে লগ ইনে আসার পর এখান থেকে তোমরা জিমেলের উপর ক্লিক দিয়ে তোমরা জিমেল দিয়ে সরাসরি এখান থেকে লগ ইন করতে পারো কোনো প্রকার কোনো ঝামেলা সারাই ঠিক আছে তো গাছ জিমেলের উপর ক্লিক দেওয়া মাত্র তোমাদের কিন্তু অ্যাকাউন্টটা এখান থেকে ক্রিয়েট হয়ে যাবে কোনো ঝামেলা ছাড়াই তো অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে আমাদের কাট অপশনে চলে যাব এবং এখান থেকে দেখবো আমাদের যে যতগুলি প্রোডাক্ট অ্যাড করে রেখেছিলাম সমস্ত ডিলেট করে দিয়ে শুধুমাত্র আমরা আমাদের যে অ্যাডপ্ট আছে সেটা এখান থেকে সিলেক্ট করে দিয়ে চেক আউটে চলে আসবো ঠিক আছে চেক আউটে আসার পর তোমরা এখান থেকে দেখতে পাবো আমাদের first name last name mobile number এবং ইমেল অ্যাড্রেস দিতে বলতেছে তো তোমরা এগুলো পূরণ করে তারপর তোমরা এখানে পেমেন্ট করবা ঠিক আছে পেমেন্ট করার জন্য তোমরা যদি বিকেশ থেকে পেমেন্ট করো তাহলে বিকাশ নাম্বারটি এখান থেকে কপি করবা এবং যদি নগদ থেকে পেমেন্ট করো তাহলে তোমরা এখান থেকে নগদের উপরে ক্লিক লিখ দেবা দেওয়ার পর তোমরা এখান থেকে নগদ নাম্বারটি কপি করবা ঠিক আছে নগদ নাম্বারটি যখনই তোমরা এখান থেকে কপি করবা নগদ নাম্বারটি কপি করার পর তোমরা কী করবা সরাসরি তোমাদের নগদ অ্যাপসের ভেতর বা তোমরা মোবাইলে star one six seven hash dial করো কিন্তু তোমরা চাইলে আমাদের নগদ অ্যাপস থেকে পেমেন্ট করতে পারবা ঠিক আছে তো নগদ অ্যাপসের ভেতর আসার পর তোমরা এখান থেকে পেমেন্টে যাবা মানে সেন্ড মানিতে যাবা তারপর আমাদের যে ইয়েটি আছে নাম্বারটি আছে সেই নাম্বারটি দিয়ে তোমরা এখানে সরাসরি আমাদের সেন্ড মানি করে দেবা দেওয়ার পর তোমরা এখান থেকে লেনদেনে চলে আসবা লেনদেনে আসার পর তোমরা দেখতে পাবে ফার্স্ট টাইমে যে মানে সেন্ড মানিটি করছি করছি সেখানে কিন্তু ক্লিক দিলে আমাদেরকে একটা ট্রানজাকশন আইডি দিয়ে দেবে তো এই ট্রানজাকশন আইডিটা আমরা এখান থেকে কপি করব কপি করার পর আমরা সরাসরি আবারও এখান থেকে ব্যাগ দিয়ে দেবো ব্যাগ দিয়ে আমাদের ওয়েবসাইটে এসে আমরা ট্রানজাকশন আইডি এবং যে নাম্বারতে টাকা পাঠিয়েছি সেই নাম্বারটি আমরা এখানে বসে দিয়ে প্লেস অর্ডারে ক্লিক দিলে কিন্তু আমাদের অর্ডারটি সাকসেসফুল হয়ে যাবে তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার নামটি ডিলিট হয়ে গেছে তো এই জন্য আমি আবারও লাস্ট নেম দিলাম দিয়ে আমি এখান থেকে প্লেস অর্ডারে ক্লিক দিচ্ছি প্লেস অর্ডারে ক্লিক দেওয়া মাত্রই কিন্তু আমাদের এখান থেকে তোমরা দেখতে পাবা আমাদের কিন্তু অর্ডার করা হয়ে গেল তো কাছে তোমরা যত দ্রুত এখান থেকে অর্ডার করতে পারবে আমি কিন্তু তত দ্রুত দুটোই তোমাদের কিন্তু এখানে টপ আপ দিয়ে দেবো আর যারা কিনা গাইস আমার কাছ থেকে টপ আপ করো তারা জানোই যে আমরা কতক্ষণের ভেতর টপ আপ দিই তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যারা কিনা আমার আজকের ভিডিওটি দেখতেছো আর তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে কতক্ষণের ভেতর আমরা টপ আপটি দিই অ্যাডপ উইকলি বলো যত যা কিছু আছে সমস্ত কিন্তু আমরা দিই আমাদের ওয়েবসাইটে তো গাছ তোমরা যত দ্রুত তোমরা কিন্তু আইডি পাসওয়ার্ড দিয়ে টপ আপ নেবা তোমরা তত দ্রুতই কিন্তু সমস্ত অর্ডার পাবা আর গাছ যারা কিন্তু আইডি কোড টপ নিতে চাও তারাও কিন্তু এখান থেকে নিতে পারবে এবং তোমরা জানো যে কত দ্রুত আমরা এখানে দিই তোমরা অন্যান্য ওয়েবসাইট ভিজিট করবা তারা কতক্ষণে দেয় এবং আমরা কতক্ষণে দিই অবশ্যই কিন্তু তোমরা বুঝতে পেরে যাবা ঠিক আছে তো গাইস অবশ্যই কিন্তু ভিডিওটা একটা লাইক দিয়ে দাও তোমাদের জন্য কিন্তু এত ভালো একটা ওয়েবসাইট বানিয়েছি শুধুমাত্র তোমাদের জন্য যাতে কোনো সমস্যা না হয় ঠিক আছে তো এভাবে তোমরা যে কোনো অ্যাডপ যখন তখন কিন্তু আমাদের ওয়েবসাইটে নিতে পারবা আর গাছ যখন ডলার থাকবে না তো তোমরা কিন্তু আউট অফ স্টক ওখানে দেখতে পেয়ে যাবে ঠিক আছে তো গাছ এই ছিল আজকে ভিডিওটি ভিডিওটি ভালো থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দাও চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে নাও ভালো থাকো সবাই বাই বাই